যে নেতা দৌড়িয়ে সেখানে যায় সেই নেতা কিন্তু এইসব জিনিস ভয় পায় না পনেরোই আগস্টে গোষ্ঠী সহ মেরিয়ে আমার ভদ্রতা আমার সভ্যতাকে যদি মনে করেন দুর্বলতা এটা তো আপনাদের চিন্তার সমস্যা আপনাদের চিন্তা করার ধরনের সমস্যা আমি কি করবো বলেন কি হয়েছে আমরা রাজনীতি করতে আসছি আমরা গরিব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করতে আসছি একটা কথা বলে দিই যে এখানে আমার নেত্রী আমার দল আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত যারা এর গায়ে কালি রয়েছে এই যে ছেলেরা ওখানে ওখানে কিছু হয় না এমন কিছু হয় না এসব চটকা বন্ধ করো এখানে ধাক্কাধাক্কি তারা করে পুলিশ কোথায় প্রশাসনের লোক এলবে চাইছে এই যে আপনি আপনি দাঁড়িয়েছেন কেন মানে কি দেখেন না কেন মজা দেখেন আপনারা আইজলামি জায়গা পান না সবাই কোনো কোনো ধরনের এখানে মারামারি করতে এখানে বসে সবাই মারামারি রাজনীতি সেরিয়ে আমার সাথে আব্দুল্লাহ করে না কিন্তু আর যারা এগুলি করার চেষ্টা করবে বরিশালের জনগণ কিন্তু ফাইন দেয়া এটার জবাব দিয়ে দেবে বলে দিলাম এটা চাঁদাবাদের শহর না আপনাদের বলছি আমি সবসময় বলি আমি আপনাদের আপনাদের ব্যবসা একটা প্রতিষ্ঠান এটা যারা এটাকে জিম্মি করে লুটপাট করার চেষ্টা করেন সাবধান হয়ে যায় বহু সুযোগ সবাইকে সুযোগ দিচ্ছি আমি নিজের জায়গা যদি কেউ নিজে না রাখতে পারেন আরেকজন এসে করে দেবে না আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমার প্রতিনিধি বললা এখানে জিম্মি করে খাইবেন আমার ক্ষমতা দিয়ে আইসা এখানে মারামারি গন্ডগোল গন্ডগোল পাকাইবেন আমার লোক আপনি না এরকম লোক তো আমার লাগবে না এরকম আমি জানি না তাই এর লিগে খালাই দিয়েছি তো সেইটা জানার জন্য আপনারা জনসাধারণ যারা আছেন আমাকে সুযোগ করে দেন আমাকে একটু জানান দু চারটা তথ্য প্রমাণ দেন তারপরে যদি তারা আমার পাশে দাঁড়াই থাকে তারপরে না কইবেন আপনি খারাপ বুঝতে পারছি এটা সেলিয়ামা সাদেক আবদুল্লার জবান এই পর্যন্ত যে কথা মুখ দিয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট না হইলেও মানুষ তাহলে ভুল হইতে পারে নব্বই পার্সেন্ট কিন্তু প্রমাণ করে দেখাইছি যা বলছি সেটাই করছি যদি করতে না পারি সেখানে বলতে হবে জনগণের কোন স্বার্থ জড়িত আছে দেখা আমি পারি না আমার দলের স্বার্থ আছে বা আমার নেত্রীর একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কোন জায়গায় কোনো দুর্নীতি আছে সাধারণ মানুষ তো ভালো আছে পয়সা চলে হ্যাঁ সমস্যা আমাদের নেতাকর্মীদের একটু থাকতে পারে তারা যেভাবে অভ্যস্ত তাদেরও দোষ না সেইভাবে তো আমার পাই দিয়েছে না টেন্ডার দেবে টেন্ডারবাজি করবে সিটি কর্পোরেশনে কান্না করে পিলিয়ে যাইবে মেয়র আমাদের অসুবিধা কি মেয়র বানাইছি আমরা না সেই জন্য কিন্তু আমরা আসিনি আমি সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ তাইলে কিন্তু চাই পুরুষে রাজনীতি আমি এখানে থাকতে পারতাম না মানুষের দোয়া না থাকলে ভালোবাসা না থাকলে আবুল আসাদ আবদুল্লাহ না থাকলে সে তো আমাদের রাজনৈতিক অভিভাবক শুধু আওয়ামী লীগ আর বিএনপি না তো আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের আওয়ামী লীগ বিএনপি বলে না সে সেই জায়গা কিন্তু করে নিয়েছে মানুষের মনে ঘরের মধ্যে বসে কিন্তু মানুষ তার জন্য দোয়া করে আমরা দেখিও না আমরা হয়তো চিনিও না কোনোদিন আমাদের সামনে হয়তো দেখাও হবে না কেন দোয়া করে কারণ জনগণের স্বার্থে কাজ করে গেছে আল্লাহ আমাকে এখানে আছে চিন্তা করে না ছিচল্লিশ বছর আগে আমার বাবা এই চেয়ারে ছিল তার বাবা মন্ত্রী ছিল তার মামা দেশের প্রধানমন্ত্রী ছিল আজকে ছিচল্লিশ বছর পর আমি এই শহরের মেয়র আমার বাবা মন্ত্রী আমার ভূপ দেশের প্রধানমন্ত্রী ঠিক না এটা কি মনে করেন আপনি একটা সাধারণ বিষয় আমার বাপ দাদা উপদেষ্টা নিশ্চয় পুণ্যের কাজ করে গেছেন জনগণের কাজ করে গেছেন সেই জন্য এখানে বসে দিচ্ছে এখন কারো দয়ায় না দয়া যদি কারো থাকে জননেত্রী শেখ হাসিনার দয়ায় এর বাইরে কারো দয়ায় না ভালোবাসায় আছি আমরা বরিশালের মানুষের ভালোবাসে আমাদের আমার বাবাকে বাসেন আমাকে বাসেন এবং আমারও নিঃস্বার্থভাবে এর বাইরে বরিশালের মানুষে আমার কি দেবেন আপনারা টাকা বিগত দিনে এইসব স্ট্যান্ড দিয়া ধার দিয়া দেখাইতে পারবেন সেলিবাদ সারা থেকে আবদুল্লাহকে চারি লাখ পয়সা আপনারা দিতে পারছেন এটা আপনাদের টাকা আপনারা এখানে খরচা করবেন আমার শ্রমিক ভাইদের টাকা এই ইয়ারে যদি কেউ জিম্মি করে লুটপাট করতে আসে আপনারা যদি ওই তারা মনে করে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমি তো দেখি ভাই আপনাকে বসাই আমি তো দেখি আপনি কি করেন আমাকেও তো এরকম বসাই দেখছে আমার নেত্রী আমি কি করি যারা ভালো কাজ করছে তারা দেখবেন পোস্ট পজিশন লাগবে না তো যার মাথার উপরে নেত্রীর ছায়া আমার মাননীয় প্রধানমন্ত্রীর ভালো সুদৃষ্টি থাকবে সে তো এমনিই নেতা এই সময় পোস্টের দরকার আছে বহু ছেলেবেলে আছে এখানে দেখবেন কোনো পোস্ট নাই খালি আমি তাদের ভালোবাসি কারণ তাদের চরিত্রের জন্য তাদের আমি তৈরি করতেছি আমার মতো করিয়া নেতা যেরকম এখন যারা তৈরি হয়ে গেছে তাদের তো আমি পরিবর্তন করতে পারবো না তারপরেও তাদেরকেও তো বাদ দিতেও পারবো না আমি তা আজকে যে শিক্ষাটা তাদের দিতেছি আমি এই শিক্ষা দিয়ে তারা যেদিন এই শহরকে চালাবে তখন এই শহরের চেহারা তো অটোমেটিক পাল্টে যাবে যে সোনার মানুষ বানাইতে হবে আমাদের আগে সোনার বাংলাদেশ করতে হইলে তো সেই সোনার মানুষ আমাদের মতো আমার মতো একটা সবচেয়ে ইয়াং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হ্যাঁ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সবচেয়ে ইয়ান মহানগর আওয়ামী লীগের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় বরিশাল বিভাগীয় হেডকোয়ার্টার সেখানে সাধারণ সম্পাদক যে জেলার সভাপতি আমার বাবা এই গাড়িতে আসার সময় কথা হইতেছিল কই এটা নিয়ে কি আপনারা কেউ বলেন যে সালিনিয়াবাদ সাদেক আবদুল্লাহ তার বাপের লিগে উনি বইছে সালিনিয়াবাদ সাদেক আবদুল্লাহ আবুল্লাহ আবদুল্লাহ পোলা দেখেও চেনা বইছে না আপনারা চাইছেন দেখে আমি চেয়ারে বসে এই আমার মহানগর আওয়ামী লীগের নেতারা চাইছে দেখে আমি এখানে বসছি তারা মনে করছে যে আমাকে প্রয়োজন নমিনেশন জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে আমাকে চাইছে আমি কিন্তু পাবলিক ডিমান্ড আপনাদের ডিমান্ড এখানে আসছি আমি কিন্তু আইয়া বাপের রাজনীতি করছে দেখা আইয়া সিয়ারে বই পড়িনি কিন্তু আমি আমি কিন্তু গ্রাস থেকে তৈরি হয়ে উঠছি আমার দাদা আব্দুর রব সেনিয়াবাদ কৃষক নেতা ছিলেন আমার বাবা আবুল আস্তাদ আবদুল্লাহ এই দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক তো অনেক তো সিনিয়র নেতৃবৃন্দ আছে তার থেকেও সবাই তো অভিভাবক হইতে পারে না পারে নিশ্চয়ই সে তার সেই যোগ্যতা দিয়ে সে অভিভাবক হয়েছে তার সন্তান আমি বলার জন্য অনেক অবদান আছে এই কাশীপুর অঞ্চল তার বাবার অনেক অবদান আছে আজকে এখানের বালিক সমিতির আমাদের যার কথা স্মরণ করলেই না আমার কাউন্সিলর ছিল আমার মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক মারা গেছেন কিছুদিন আগে আমাদের জাহাঙ্গীর কাকু তার কেন তার মামা হচ্ছে তিনি সরকারের মোল্লা এর জন্য তার প্রতি আমার দুর্বলতা কারণ আমরা ছোটবেলায় দেখছি মোল্লা কাকুরে আমাকে কোলে নিয়ে হাসে লুঙ্গি পরিয়া ওই কালীবাড়ি বাসার সামনে যে অনেক ভাই ভাই তুই সিলেছে আমরা জানাই দেখতাম কেটাই লুঙ্গি পড়া লোকটাকে ওই লোকটাকে দেখলেই দেখতাম বাবা এই আমার লাগিয়ে ধরে তোমার আবার ডাকা লাগে তখন বুঝতাম যে কতখানি আমার বাবার তা আমরা তো দেখছি যারা মনে করেন যে আমি মনে ছিলাম করছি আমি না আমার জন্ম তো এই শহরে ভাই চাষা বাবা তো সন্তান আমি আমি কোথায় যাবো আমি কোথায় যাবো আপনাদের আপনাদের ভালো ছাড়া বা আপনাদের স্বার্থ ছাড়া আমার এখানে স্বার্থটা এই যে গাম পালাইতেছি কৃষি স্বার্থ আমার লক্ষ্য উদ্দেশ্য কি বাপদাদার নাম ডুবানো মানুষকে জিম্মি করা আজকে সেই দিন আছে আমি সারা দুনিয়া দিকে এসেছি তো এই জীবনে দুইবার পলিটিক্যাল ইসলামে গেছি কিসের জন্য আমার কি অপরাধ ছিল আমার বয়সে আমার চার বছর ভাইয়ের কি অপরাধ ছিল আমাদের পরিবারের ছয়জন মানুষকে মাইরে ফেলেছে কি অপরাধ ছিল এই যে ঘটনা আঠারোই আগস্ট হলো কি অপরাধ ছিল আমার কি অন্যায় করছি শহরে কার জমি দখল করছি কোন জায়গা দিয়ে চান্দা নিছি বলেন আপনারা আপনারা তো এই শহরের মানুষ বরঞ্চ এই শহরের মানুষের আমার প্রতি স্নেহ ভালোবাসা বাড়ছে যে এই লোকটার উপরে অন্যায় করা হইতেছে এটা এই লোক যা দেখাইতেছে এই লোক তো সেইটা না এটা তো বরিশালের সাধারণ মানুষরা জানে সারা বাংলাদেশ কি চিন্তা চিন্তা করলো কি জানলো আমার কোনো কিছু আসে যায় না আমি ঢাকাতেই একটা ফেসবুকে একটা প্রোগ্রাম করছি বরিশালের প্রতিটি সেক্টরের মানুষের জন্য সাথে কথা বলছি মত বিনিময়ে যে আপনারা কি চিন্তা করেন আমাকে নিয়ে সব জায়গায় কে কি বলতেছে আমাকে গাল দিতেছে বা আমি চোর আমি ডাকায় বলতেছে আমার কিচ্ছু আসে যায় না আমি যাদের জন্য কাজ করতেছি তারা কি বলতেছে আমি এটা জানতে চাই তাদের কথার উপরে নির্ভর করবে আমার সিদ্ধান্ত তাদের আপনাদের ভোটে আপনাদের এখানে আপনারা কি চিন্তা করেন কারণ আমি কাজ করতেছি সরাসরি আপনাদের জন্য আপনারা যদি বলেন যে না উনি খারাপ তাহলে তো এই আমার থাকার কোনো অধিকারই নেই আমি বলছি না আপনাদের যে এই দলকে ক্ষতিগ্রস্ত করার আগে সিনেমা সাদেক আবদুল্লাহ মনে থেকেও যদি কখনো আমি চিন্তা করি জননেত্রী শেখ হাসিনা জীবিত বাংলাদেশের প্রধানমন্ত্রী সে থাকতেই আমাদের খাইয়ে ফেলাইতে চায় মাইনে ফেলাইতে চায় বোঝার বিষয় আপনাদের চিন্তা করার বিষয় যারা বলে যে দেখতে পারি না আজকে আমার উদ্দেশ্য লক্ষ্য কি এই দলটা বিএনপির ঘাঁটি দুই তিনটা কনফার্ম সিটের মধ্যে একটা সিট কি বরিশাল ছিল না ছিল এখন কি আছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি বলবো না যে আওয়ামী লীগের ঘাঁটি হয়ে গেছে কিন্তু সেই অবস্থা কি আছে বিএনপির সেটি হয়েছে যে কথা সেটা কি আমি জোর করে করছি না ভালোবাসা দিয়ে করছি আপনাদের কাছে প্রশ্ন আমি কি গরিব ঠকাইছি কোন জায়গায় বলতে পারবেন না যারা প্রভাকাণ্ডা সিটি কর্পোরেশন নিয়ে বলে সব কিন্তু প্রমাণ করছি আমি একটা একটা করিয়া কাজী কামালকে ছাড়ছি কাজী কামাল আমার রক্তের মামা হইতে পারে কিন্তু এই যে বরিশালের জনগণ তো রক্তের থেকে কোনো অংশ কম না আমার আপনারা স্লোগান দেন থেকে না নেতা আমি নেতা হচ্ছে আপনাদের জন্য আমার মামুকে সহযোগিতা করার জন্য না আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের লোক এই যে ক্যাসিনো কাণ্ড ছাড়ছে আমার যদি অপরাধ থাকতো আপনাদের মনে হয় যে আমাকে আমাদের মামলা এক লাখ চলে গেল হাওয়া উপরে দিয়া মানে কি ভ্যানিশ হয়ে গেল আমরা কিছু বললাম না আমরা কিছু আওয়াজ করলাম না কেমনি হইল এটা সম্ভব আমার পক্ষে আমাদের বরিশালের কারো পক্ষে যে যে পর্যায়ের মামলা হয়েছে সম্ভব তাইলে এখানে মাথার উপরে তো একজন সার অভিভাবক আমার উপরে আমার বাবা তার উপরে আবার আরেকজন তো আছে কি বলছি আমার বিচার করবেন তিনি আমার যদি অপরাধ থাকে আমার যদি অন্যায় হয়ে থাকে আমার নেতা কর্মীরা আহত হয়েছে যদি তারা আহত হয়ে থাকে কোনো অকার অপকর্ম করতে যাইয়া আর যদি তারা কোনো অপকর্ম না করে থাকে তাহলে তাদেরকে যে আমি বাঁচাইতে পারলাম না সেই কারণেই তো আমার এই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নাই আমার দল ক্ষমতায় আমি মেয়র আমার কর্মীদের গায়ে গুলি করবে আমার সিটি কর্পোরেশনের কর্মচারীদের গায়ে গুলি করবে আর আমি বসে বসে দেখবো সেই লোক তো আমি না কিন্তু তারপরেও কিন্তু আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকে আহত হয়েছে আমার প্রচার সেটা নিয়ে কথা বলি নেই বলতে পারি না যে আজকে তো আমার মামলা তো আমরা তো বেকসুর আমাদের তো কোনো অপরাধ ছিল না তাহলে যারা আজকে চোখ হারাইলো যারা আজকে আত্মা হারাইলো যারা আজকে চোখে থাকে না তাদের অপরাধটা কি তাহলে আমরা তো অপরাধ করি নেই তাহলে এটা তো প্রমাণিত তাহলে আমি বিচার চাইতে পারি না কেন যাব না কারণ আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূরে এই দেশটাকে বঙ্গবন্ধু স্বাধীন করছে সোনার বাংলাদেশ করার জন্য আমার নেত্রীর এই কথা যদি আমি বলি যে আমার এখন বিচার চাই তাহলে এইটা আমার নেত্রীর উপরে আমার মানে কি তার উপরে অন্যায় করা হবে তিনি আমাকে জিজ্ঞেস করেন নাই আমার বাবাকে জিজ্ঞেস করেন নাই যে কি হয়েছিল বরিশালে এত বড় ঘটনা এত আলোচিত ঘটনা কি হয়েছিল আর কি আমার তো আর প্রয়োজন নেই কিছু সে যে আমাকে জিজ্ঞেস করে নেয় এমনি এমনি সব কিছু ভ্যানিশ হয়ে গেছে এটাই তো ভালোবাসা আমি এখানে কি করতেছি সে তো দেখতেছে আমি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পদে নির্বাচিত হইয়া এই মর্মে শপথ করিতেছি যে মেনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করব সংগঠনের ন্যায় সঙ্গত সকল কাজে অংশগ্রহণ করব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিচে তারিখ লিখবে